হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণীদের নিয়ে খুবই মজার একটি ভিডিও চলুন শুরু করা যাক আজকে আমার মন ভালো নেই মন আমার কেমন কেমন করে আমি জানি ক্রিম সুন্দর বোনের আর বিলাই এই কোয়ার আর বিলাই বিলাই করতেছে এই দুতালায় মানুষের মতো বিলাইও জ্বালায় নাকি কুয়ার আর বিলাই গেলি আফসাইড সুসকে গেলি